সম্পর্কে জানাবো যে পরিবেশের উপাদান পরিবেশের উপাদান সম্পর্কে তোমাদের জানাবো পরিবেশে আমাদের কি কি আছে জীব আছে আর জড় পদার্থ আছে কি আছে জড় পদার্থ আছে জীব মানে যাদের প্রাণ আছে জীব হচ্ছে যাদের প্রাণ আছে যাদের জীবন আছে তাদেরকে জীব বলে কিরকম তাদের আছে মানুষের আছে মানুষের প্রাণ আছে তোমার প্রাণ আছে তোমার আছে আমার আছে তোমার আছে প্রাণ আছে যাদের প্রাণ থাকে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করতে পারে যারা এক জায়গায় থেকে আরেক জায়গায় চলাফেরা করতে পারে তারা হচ্ছে জীব তারা হচ্ছে জীব কোনো কোনো মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে কিন্তু এমন কিছু পরিবেশে আছে যারা কোথাও চলাফেরা করতে পারে না যেমন মনে করে স্কেলটা এইটা স্কেলটা হচ্ছে জড় বস্তু কি বস্তু জড় বস্তু তেলটাকে কি বলে জড় বস্তু এটা এখানে রেখে দিলাম ও এখান থেকে সরবে না যতক্ষণ না তুমি সরাবে ততক্ষণ এ সরে যাবে না তাহলে একে সরাতে গেলে কারো সাহায্য লাগবে হ্যাঁ এ নিজে থেকে সরতে পারবে না কিন্তু যারা জীব যেমন গরু জীব ছাগল হাঁস মুরগি ভেড়া ইত্যাদি এগুলো হচ্ছে জীব এটা জীব আছে তাহলে সমাজে কি আছে পদার্থ আছে জীব আছে এবং জড় আছে যেমন মনে করে এই বক্সটা এই স্কেল বক্সটা জড় বস্তু এর প্রাণ আছে যদি বলো কি আছে না এর প্রাণ আছে না এর প্রাণ আছে প্রাণ নেই এই বইটা কোনো প্রাণ আছে প্রাণ নেই তাহলে এরা জড় বস্তু যেমন মনে করে একটা ইট ইট কি বস্তু জড় বস্তু ইট কি বস্তু জড় বস্তু তাহলে এই জীবের মধ্যে আমাদের প্রাণ আছে বড় হয় ছোট হয় তাহলে মানুষ ছোট থেকে বড় হয় তাহলে জীবন থাকতে কিছু বৈশিষ্ট্য আছে জীবন হতে গেলে তারা ছোট থেকে বড় হবে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া আসা করবে এরা হচ্ছে জীব তাহলে এরকম জীবের কয়েকটি নাম বলো জীবের কয়েকটি নাম যাদের জীবন আছে কিসের আছে কুকুরের আর কি পাখি কি বলো আচ্ছা, হ্যাঁ মাঠে এরা তো জীবন আর উদ্ভিদের প্রথমে গাছ গাছের নাম তোমরা জানো সেগুলো কি আছে জীবন আছে তো যারা ছোট থেকে বড় হয় স্যারকে ফোন করে আছে ফোন করে আছে যারা ছোট থেকে বড় হয় যারা এক জায়গা থেকে আরেক জায়গা চলাফেরা করতে পারে যারা কথা বলতে পারে যারা তাদের তারা হচ্ছে জীব তাদের জীবন আছে কিন্তু যারা কথা বলতে পারে না যারা এক জায়গা থেকে আরেক জায়গা চলতে পারে না যারা উত্তেজনায় সাড়া দিতে পারে না তারা হচ্ছে জড় বস্তু তারা কি বস্তু জড় বস্তু তারা আমাদের পরিবেশের মধ্যে এই জীব জগৎ আছে আর একটা হচ্ছে জড় জগৎ আছে আমরা জড় বস্তু আছে যেমন মনে মনে ফ্যানটা শুধু যতক্ষণ না সুইচ দেবে সুইচ দেবে কারেন্ট দেবে ততক্ষণ ঘুরবে না তাহলে ও হচ্ছে জড় বস্তু আচ্ছা হ্যাঁ বই বা হ্যাঁ চেয়ার টেবিল আচ্ছা ঘর তুমি বলো কতগুলি জীবের নাম বলো যাদের জীবন আছে কতগুলি জীবনের নাম বলো হ্যাঁ। বাহ তাহলে কি বললো বাঘ কুকুর বিড়াল ভেড়া টিকটিকি গিরগিটি আগে বার তুই বল তোর বস্তু তুই বল কতগুলি জড় বস্তুর নাম বলো যাদের মানে জীবন নাই যাদের প্রাণ নাই তোমার ঝাবল হ্যাঁ বোর্ড বা বই হ্যাঁ ভেরি গুড এবার তুমি বলো তুমি বলো কতগুলি জিনিসের নাম বলো যাদের জীবন আছে বলো বাঘ সিংহ হ্যাঁ কুকুর হ্যাঁ টিকটিকি আরো বলো আরো অনেক কিছু আছে হাতি বা ঘোড়া সুন্দর আচ্ছা হ্যাঁ বই বা জীবের নাম বলো জীব যাদের জীবন আছে কতগুলি জীবনের নাম বলো হ্যাঁ। বাহ তাহলে কি বললো বাঘ কুকুর বিড়াল ভেড়া টিকটিকি গিরগিটি আগে বার তুই বল তুমি বস্তু তুমি বলো কতগুলি জড় বস্তুর নাম বলো যাদের মানে জীবন নাই যাদের প্রাণ নাই তোমার যাব হ্যাঁ বোট বা বই হ্যাঁ ভেরি গুড এবার তুমি বলো তুমি বলো কতগুলি জিনিসের নাম বলে যাকে জীবন আছে বলো বাঘ চিহ্ন হ্যাঁ কুকুর হ্যাঁ টিকটিকি আরো বলো আরো অনেক কিছু আছে হাতি বা ঘোড়া সুন্দর বেশ জীব জগৎ বলছিলাম যে কথা বলতে পারে তার জীবন আছে যে জন্ম দিতে পারে মানুষের বাচ্চা যাদের হয় কিসের বাচ্চা হয় মানুষের সন্তান হয় ছেলে মেয়ে হয় গরু ছাগলের বাচ্চা হয় বাচ্চা হয় না পাখিদের বাচ্চা হয় তাহলে যারা জন্ম দিতে পারে তারা জীব কি জীব যারা জন্ম দিতে পারে তারা জীব কিন্তু জড় বস্তু কখনোই জন্ম দিতে পারে না এ কোনো একটা জন্ম দিতে পারবে না এই স্কেল থেকে আর কোনোদিন আর একটা ছোট স্কেল তৈরি হবে না হবে নিজে থেকে হবে হবে না তাহলে জন্ম দিতে পারে যেমন মনে করো একটা গাছ একটা গাছ লাগালে সেই গাছ বড় হয় সেই গাছ থেকে তো আবার সেই গাছ থেকে কী হয় আবার গাছ হয় কি না আরও গাছ হয় তাহলে আমরা সেই গাছ থেকে আরেকটা গাছ হয় তাহলে একটা গাছ আরেকটা গাছকে জন্ম দিতে পারে না তাহলে এদের এরা জীব এরা হচ্ছে জীব তাহলে কতগুলি গাছের নাম তোরা বলো যে গাছগুলি যে গাছগুলির নাম তোমরা জানো কতগুলি গাছের নাম আম জাম পাইন বল গড়ান বা কলা কলা গাছ বেশ তাহলে এদের এরা জীব না জল এরা জীব এরা জীব মানে এদের জীবন আছে আচ্ছা কতগুলি জড় বস্তুর নাম বলো কতগুলি জড় বস্তুর নাম আচ্ছা তুমি বলো তুমি দাঁড়াও হ্যাঁ হ্যাঁ আর বলে বলো চেয়ার ফ্যান চেয়ার টেবিল আচ্ছা এরা জড় বস্তু কেন বলো তো কে পারবে এরা জড় বস্তু কেন হ্যাঁ এরা বলো তুমি উঠে বলো বলো উঠে বলো উঠে বলো এরা চলতে ফিরতে পারে না এরা কথা বলতে পারে এরা কথা বলতে পারে জড়ও কি কথা বলতে পারে জড়ো এক জায়গায় যেতে পারে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে না এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে না এরা হচ্ছে জড়ো বস্তু এরা কোনো জিনিসের জন্ম দিতে পারে নিজে থেকে না জন্ম দিতে পারে না তাহলে জড়ো বস্তু তাহলে আমাদের সমাজে জীব জগৎ আছে আর জড় জগৎ আছে একটা জড় বস্তু আছে নাকি তা জীব জগতের মধ্যে আমরা বাঘকে বোঝাই সিংহকে বোঝাই মানুষকে বোঝাই নাকি বলো বাঘ সিংহ মানুষ সাপ হ্যাঁ, আর কি টিকটিকি টিকটিকি ব্যাঙ যাদের জীবন আছে জীবন আছে মানে সে কথা বলতে পারে চলতে পারে তাহলে আমরা আজকে জিনিস কি বুঝলাম কি বুঝলাম জীব এবং জড়বস্তু আমরা আজকে আমরা বুঝতে পারলাম যে জীব কি এবং জড় বস্তু কি তাহলে তোমরা বলে যে পরিবেশের উপাদান জীব জগৎ পরিবেশের উপাদান জীব জগৎ এটা তোমাদের করে আসতে হবে